মানে হচ্ছে এটা এটা কেন হাজিপুর এটা কেন একশো পার্সেন্ট বট বায়ার কারণ কি জানো এখানে দুইটা সিস্টেম আছে যেমন ও আইসা এখানে আমাকে লিঙ্ক দিছে এটা ইউনাইটেড স্টেজে বলতেছে আর রিসেন্টলি আজকে অক্টোবর অক্টোবরে আসছে এটা কি মাস চলতেছে দেখো ওর এখানে কি ও এই মাসে মনে হয় ইয়াগুলো করছে অ্যাকাউন্টগুলো করছে করার পরে ও আমাকে ফার্স্ট টাইমে অফার করছে কি দেখো কি বলতেছে যে বলতেছে যে ফ্যাশন প্রজেক্ট ওর নিট ওর দরকার হচ্ছে অ্যাডভার্টাইজিং আর সব কিছু লাগবে লুকটা খুবই ভালো হতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছে আমি হাওয়ার ইউ মানে আর ইউ দিয়ার ও ডাইরেক্ট কোনো কথা নাই অমনেই তার ফেসবুকের পেজটা দিয়ে দিছে ওয়েবসাইটটা দিয়ে দিছে ঠিক আছে আমি ওরে জিগাইতেও পারি নাই যে তোমার বাজেটটা কত ঠিক আছে তার আগেও আমাকে বলতেছে আই ওয়ান্ট টু অ্যাডভার্টাইজ এক হাজার ডলার ইন দশ দিন মানে দশ দিনের জন্য তিনি এক হাজার ডলার কি করবে স্পেন্ড করবে বা অ্যাডভার্টাইজিংয়ের জন্য বাজেট রাখছে এবার যদি তার ইয়াটা দেখি পেজটা যদি দেখি বা ওয়েবসাইটটা যদি দেখি দেখো তার ওয়েবসাইটটা কীরকম একটু আমরা দেখি যে এই ওয়েবসাইটটা কি এই প্রোডাক্টগুলো কি এক হাজার ডলারের আদৌ প্রোডাক্ট সঠিক প্রোডাক্ট এগুলো হ্যাঁ কারণ তিনি যদি এক হাজার ডলারের প্রজেক্ট যদি এখানে দিতে চায় তো এক হাজার ডলার কি তিনি বিক্রি করতে পারবে এখান থেকে এটাও কখনোই ফাইবারে এক হাজার ডলার বায়ার মনে করেন ধরতে গেলে লাইভে একবার পাওয়া যেতে পারে তাও অ্যাড ক্যাম্পেনের বায়ার ওইটা প্রথমে আপনাকে এক হাজার ডলার বাজেট দিবে না কারণ হচ্ছে কি কারণ আপনি যেহেতু নতুন বা আমরা যেহেতু নতুন হ্যাঁ ধরেন একটা ক্লায়েন্ট নতুন বিজনেস করতে এক হাজার ডলার বাজেট দেবেন আগে বলবে যে মিনিমাম বাজেট ধরলে একশো ডলার পঞ্চাশ ডলার যে তুমি এটা করো ঠিক আছে আমি চিনি না হলেন আমাকে একশো ডলার এক হাজার ডলার কি অ্যাডভার্টাইজিংয়ের জন্য দিয়ে দেবে এত এক্সপার্ট দেখছেন এইগুলো হচ্ছে প্রোডাক্ট এখানে দেখাইলো কি ক্যাপ এখানে দেখেন এটা হচ্ছে কি ক্যাপ রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে ও বলতেছে হ্যাঁ তো এবার দেখেন এটা হচ্ছে তার ওয়েবসাইট তো এখানে সমস্ত কিছু সাজাইছে নাটক এখানে আবার গেঞ্জি বিক্রি করতেছে আবার যদি আমরা এখানে যাই এই পেজের সাথে কিন্তু এটা একজাক্টলি তেমন কাজে না এখানে ক্যাপ আছে ক্যাপ আছে আগস্টে অ্যাকাউন্টটা করছে ক্যাপ ক্যাপ ঠিক আছে কিছু প্রোডাক্ট আছে এগুলো বিশ্বাস করানোর জন্য দিছে ঠিক আছে এখানে কোনো জায়গায় কেউ কমেন্ট মোমেন্ট করে নাই যে হ্যাকার ম্যাকার তো ইউর সাইজ রিকোয়ারমেন্ট অ্যাটাচমেন্ট হ্যান ত্যান ইত্যাদি বলতেছে বিশ্বে খুলছে অ্যাকাউন্ট মানে তার বিজনেসটা অ্যাকুরেট বিজনেস এটা কি অর বিজনেস সেটাও বড় কথা ওকে নেক্সট লেভেল এটা বলতেছে তার বিশাল বড় বিজনেস হ্যাঁ আমারে বুঝাইতেছে এক হাজার ডলার বাজেট এই ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি দিয়ে দিছে তো এবার এটা এই প্রোডাক্টটা কিন্তু এক হাজার টাকার এক হাজার ডলারের প্রোডাক্ট না কোনো এই ক্যাপ ন্যাপ এই প্রোডাক্টগুলো নিয়ে কখনো কেউ এক হাজার ডলারের বুস্টিং করতে আসবে না এটা হচ্ছে প্রথম স্টেপ ধরার তো এবার আসি এখানে তিনি কি দিছে ও আমারে বলতেছে তার ও খুবই এক্সপার্ট ওর কথাগুলো দেখেন খুবই expert I have the create project plan okay একটা ও এই প্রজেক্টটার একটা প্ল্যান করছে বা একটা প্ল্যান্টের উপর একটা ই তৈরি করছে হ্যাঁ প্রজেক্ট প্ল্যান তৈরি করছে okay audience product image schedule budget country সব কিছু competitor would you like take look at it হ্যাঁ মানে ওর সমস্ত কিছু এখানে কম রিসার্চ মিসার্চ করে রাখছে জাস্ট এই ফাইলের ভিতরে আমরা যদি এটা কপি করি কচি করে দেখি কচি করে কপি করি দেখি ডাউনলোড শুরু হয়ে যাবে কোনো কথা নাই ডাউনলোড শুরু হয়ে যাবে দেখেন ডাউনলোড লিঙ্ক ডাইরেক্ট ঠিক আছে আমরা যদি করি দেখেন ডাউনলোড শুরু হয়ে যাবে ওকে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে দেখছেন এটা হচ্ছে ফাইল প্রজেক্ট প্ল্যান নাম দিছে কিন্তু আর তো কোনো প্রজেক্টের কোনো কাজ নাই এটা হচ্ছে একটা অ্যাপ ভিতরে আমরা জিপটা শুধু করব আর আমাদের অ্যাকাউন্ট গ্যাচাংফু ঠিক আছে এটা ডাউনলোড এক্সট্রা ইয়া করে দিলাম আর এখানে আনজিপ করার জন্য এক এক দুই দুই মানে এক এক এক এটা হচ্ছে আর একটা পাস কোড দিয়ে দিছে জিপটা আনজিপ করার জন্য শুধু আমরা আনজিপটা করব তো আমি যখন ওরে ইয়া বলতাছি যে ইয়া করতে sorry give me document file এখানে আমার সেফটির জন্য যেহেতু আমি এর আগের বার একবার বোকা হয়েছিলাম ঠিক আছে তো আমার অ্যাকাউন্টটা দৌড়াদৌড়ি লেগে গেছিল তো আমি বলতেছি গিভ মি ডকুমেন্ট ফর্ম ঠিক আছে ডকুমেন্টে দাও তো বল এ ও ও যে ফাইলটা দিছে তো এটাও এখান থেকে ডাউনলোড করা যায় ডাউনলোড করলে দেখেন এখানে স্পামিং দেখাতেছে ফাইবার এটা সাজেস্ট করতেছে না যে এটা আসলে একটা ফ্রড ব্রায়ার হতে পারে এর ভিতরে কি আছে ওরা স্ক্রিন করতে পারতেছে না তো যেহেতু আনজিপ অবস্থা জিপ অবস্থায় দিয়েছে সো এটা তো পসিবল না তো can you open zip file can you open zip file তুমি কি জিপ ফাইল ওপেন করতে পারতো no I send all links of kind okay অনেক কিছু বলতেছে সায়েন্স পুটিং আমি এর বলতেছি যে তুমি আমাকে ই করো টেক্সট আকারে ফাইলগুলো দিয়ে দাও বা ডক ফাইলে টেক্সট আকারে দাও give me text file not zip okay wait তো আমাকে একটা টেক্স আকারে দিছে ঠিক আছে এখানে তো যেটা টেক্স আকারে দিছে সেটাও প্রবলেম করতেছে টেক্স আকারে ফাইল দিলে প্রবলেম করবে কেন তো আমি আশা করি খুব শীঘ্রই তাকে ধরে ফেলবে ভাইবার ওকে আমি দেখি তারপর অনেকগুলো মেসেজ বলছে পাওয়ার পয়েন্ট এখন আমার পাম দিতেছি কি still showing to some okay you are right here তুমি এখানে লেখো ও এখন আমার বলতেছে কি আমি এটা পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে লিখলে তোমাকে জিপ করতে হবে কেন আনজিপ করার দরকার আছে হ্যাঁ একটার ভিতরে তো সব কিছু করা যায় পাওয়ার পয়েন্ট দিব সেটা এক্সেলের লিঙ্ক দিলেই তো হয়ে যায় তো ও আমাকে যেটা করতেছে এখানে পাওয়ার পয়েন্ট দিতে পারবো না রাইটিং করতে পারবো না কারণ তার পাওয়ার পয়েন্ট আমাকে একটা মানে বুসুং বাসুং দিল আর কি তো এখানে আবার অ্যাডভার্টাইজিং পেজ হ্যান ত্যান ইত্যাদি আছে তো I do not accept this zip file uh, okay do not file uh, let's say i do not work on file uh, files that do not accept fiber okay তো এখানে এখন কিছু বলে নাই দেখি আর একটু মজা করি হ্যাঁ আরেক দিয়া দেখি বাবুজি কি করে কোনো রিপ্লাই দিতেছে না ওকে কোনো রিপ্লে আসতেছে না ও মনে হয় ধরা খাইছে আর কি লেখি could you do convert convert to <coughs> text text কি প্রেম বায়ারদের কি প্রেম না এইগুলো কথা যেহেতু আমি বলছি এখানে চাইলে বায়ার আমাকে মনে করেন যদি রিয়েল বায়ার হইতো এতক্ষণ লাথি মেরে অন্য ক্লায়েন্টের কাছে চলে যেত কিন্তু তা যায় না তিনি আমার এখনো মেসেজে রিপ্লাই দিতেছে হ্যাঁ ওর দান্দাই হচ্ছে এটা এখন আমি তো ডাউনলোড করছি কিনা ফাইল তো ফাইল ডাউনলোড করার পরে কোথায় যায় এটা তো দেখতে পাইলাম না জিপ যেহেতু আনজিপ করি নাই তো সমস্যা হওয়ার কথা না দেখি আবার কোনো কিছু করছে কি না আমার তো এই কম্পিউটারটা মোটামুটি দেখি দেখি সরি এর আগের বার কি ডাউনলোড হয়েছিল ফাইলটা না প্রথমবারে তো আমি ডিলিট করে প্রথমবারেও ডিলিট হয়েছিল আবার কিছুক্ষণ আগেও ডিলিট করছি এটা হয়েছে ডিলিট আমার তো খেয়ালই নাই প্রথমবার কি ডিলিট হয়েছিল একদম প্রথম কিছুক্ষণ আগে যেটা করলাম এটা না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রথমবারে আপনি ডিলিট করে দিয়েছেন ডাউনলোড করেন নাই ওকে তাহলে সমস্যা নাই কিন্তু ডাউনলোড করলে তো আরেক ঝামেলা হতে পারে আবার আক্রমণ চালাইবো ঠিক আছে যেহেতু এটা জিপ ফাইল দিছে সমস্যা হওয়ার কথা না তারপরে একটু ডাউনলোড করা দরকার দেখি ডাউনলোড করে দিই দরা খাইতে পারি কিনা ঠিক আছে? হ্যাঁ, আপনার ওই যে যেটা হচ্ছে সিক্রেট একটা ট্যাব আছে না? ওটাতে দেখান। না ডাউনলোড করি আগে দেখি ফাইলটা কোথায় যায়, হ্যাঁ? ফাইলটার লোকেশন কোথায়? একটু দেখি আমি লোকেশন শো ফোল্ডার ওকে। কোথায় যায় একটু দেখতে হবে। ও মাই গড! লোকাল ডিক্সা আসে পড়ে দেখছেন? লোকাল ডিক্সা আসে কেন? ভাই এখানে কোনো গাবলা আছে ওকে এটা একটু থাক এই জায়গায় মামু তুমি থাকো আমি আরেকটা ফাইল ওপেন করি আপনার শেয়ার করেন না আমি দেখি স্ক্রিন শেয়ার নাই না কবে আপনি স্ক্রিন অফ করে লোকাল ডিস্ক না লোকাল ডিস্ক এটা আসে দেখি এখানে আসে কিনা প্রজেক্ট প্ল্যান ওকে পাইছি মামুরে পাইছি ডিলিট করে নই আগে তো তো লোকাল ডিস্ক আবার যাই ওইখানে আরেকটা ফোল্ডার দেখলাম আর ডাউনলোড ফোল্ডার কোথায় যেন লোকাল ডিস্ক আমি তখন খুঁজেই পাবো না local disk download okay file আমি তো এখন খুঁজে পাবো না সমস্যা তো এটা ওকে এক সেকেন্ড লোকেশন ওকে এক সেকেন্ড আমি যেখান থেকে ডাউনলোড করছি ফাইলটা কোথায় এখানে গাবলা তো অবশ্যই আছে কিন্তু এইগুলো ফাটাইলে তো সমস্যা নাই এখন আমি তো পুরো কনফিউজ পরে একটা পাম দিই ওকে ম্যাকে অফার ওরে দিয়ে অফার করি কাস্টম অফার কি বলে আবার যদি বলে হ্যাঁ ইয়েস তখন তো আরেক ঝামেলা করবো আমার এত কাজের দরকার নাই ঠিক আছে আমি এমনি নিজের কাজ করি না কিন্তু ওই ফাইলটা ডাউনলোড করার পরে একটা জায়গায় চলে গেল না সেটা কোথায় গেল দাঁড়াও এক সেকেন্ড আবার ডাউনলোড করি হ্যাঁ যেহেতু ফাইলটা এক জায়গায় যাচ্ছে লোকেশনটা খুঁজে বের করতে হবে এখানে একটা সফটটা দেখছিলাম maybe okay location okay okay location আর এটা আমি এখান থেকে ডাউনলোড আন ডাউনলোড করে দিই লোকেশন চলে আসছে মেবি এবার দেখি মামু স্ক্রিনশট কোনো ফাইল মিল আছে কিনা ওকে এখানে কিছু নাই দেখি কি মামু কি বলে এই ওর ভিতরে কোনো গাবলা আছে না তো এখানে যেটা পাঠাইতেছে ও সেটাই এরকম দেখাইতেছে একটা কাজ করা যেতে পারে দেখি মামুরি বললাম যে মেকে কাস্টম অফার দেখি কি বলে হ্যাঁ এখানে তো কিছু নাই এখানে তো কিছু নাই ঠিক আছে এখানে ওর এই কয়টাই ছবি আছে এই এখানে আবার ডায়মন্ড আইলে কোর থেকে ডায়মন্ড রিং টি শার্ট আর কিছু নাই আমি ওর কাজ করব না তো ফেলাই না এখন দেখি ও কি বলে ওর কাছে এত টাকা নাও থাকতে পারে ঠিক আছে এক হাজার ডলার আগে দিয়ে নোক তো অর্ডার করলেও আর অর্ডার দিয়ে হইতাছি ওরে সাসপেন্ড করা মরে দিয়া সাসপেন্ড করে পরে মাইন স্টোন অর্ডার দিবো আর ক্যান্সেল করতে পারবো না মামু দেখি কত বড় ঝামেলা করতে পারে এখানে স্লাইডার ভিডিও দিছে এগুলো দিয়ে তো অ্যাডভার্টাইজিং করা যাবে না অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং এটা ব্যানার ওরে মামা রে এটা কোনোদিন ব্যানার হয় অ্যাডভার্টাইজিং এর ব্যানার এত বড় হয় মজা লাগতেছে বুঝছো শেয়ার করি নাই যে আমারে ফাইল দিছে ঠিক আছে ফাইলটা হচ্ছে এই যে এটা ও আমাকে এটা দিছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং ব্যানার ঠিক আছে আর এখানে হচ্ছে ফাইল ফাইলটা হচ্ছে এখানে ধরেন টি শার্ট হচ্ছে এটা হোয়াইট হ্যাট হোয়াইট হ্যাট আইলো কই থেকে ওকে যাই হোক white red T shirt okay এটা রিং আসে এটাও অ্যাডভার্টাইজিং করবে মামা বুঝছো হ্যাঁ। মামা বাইনারে সব শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে প্রজেক্ট প্ল্যান নিচে পাওয়ার পয়েন্টের মধ্যে প্রজেক্ট প্ল্যান আছে ঠিক আছে আরও আছে এখানে তো একটা কাজ করলে বেটার হয় আমরা চাইলে একটা ব্রাউজার আছে নাম হচ্ছে গো লগিং গো লগিং এটার মাধ্যমে আমরা ফাইলগুলো অ্যাড করতে পারি গো লগিং এটার ভিতরে এটা একটা উইন্ডো মানে হচ্ছে তোমার কম্পিউটারের যে একটা উইন্ডোজ তৈরি হয় এটা একটা উইন্ডোজ তৈরি হয় মানে একটা ব্রাউজার তৈরি হয় এখানে তোমার একটা কম্পিউটার তৈরি হয়ে যাবে গো লগিং সাইন আপ করতে মানে হবে তার যদি ওটা যদি কোনো মানে, কোনো কিছু থাকলে মানে প্রবলেম যদি এটা কম্পিউটারে ইনস্টল হয় সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার যদি তোমার ব্রাউজার থেকে কোনো অ্যাটাক করতে চায় কোনো ফাইল ওপেন করতে বলে ব্রাউজার থেকে তাহলে এই গো লগিং আছে টর ব্রাউজার আছে এগুলো দিয়ে ওপেন করতে হবে তো যদিও এখন আমি ওরে বললাম সাথে সাথে রিপ্লাই দিল এখন আমি কাস্টম আবার তৈরি করতে বললাম এখন আর রিপ্লাই দিতেছে না ঠিক আছে ও কিন্তু লাইনে আছে ও কিন্তু লাইনে আছে শিওর ওর অল্প কিছুক্ষণের মধ্যে ওর অ্যাকাউন্ট যাবে আমি শিওর এখন লাইনে কিন্তু আছে ও হয়তো আর একটা পাপিয়ারে খুঁজতেছে হ্যাঁ। ঠিক আছে মানে না আমি আর আগে ধরা খাইছি তো একবার এগুলা জিপ ফাইল কোনো সময় বাইরের জিপ ফাইল দেওয়ার দরকার নাই তো এখানে অ্যাটাচমেন্ট ফাইল দিয়ে দেখ লিঙ্ক দিয়ে দেখ ফাইবার যেন স্ক্রিন করতে পারে তাহলে ঠিক আছে আর ওয়ার্ডসে নতুনে কোনো রিভিউ নাই ও একটা ফাইল দিলে আর আমি ওপেন করবো আমার কি পাগলে কামড়াইছে নাকি আর এখানে সুন্দর করে বলেতেছে তুমি কি জিপ ফাইল অন করছো আমি যখন কবো যে জিপ ফাইল অন করছি সাথে সাথে আমার আর কোনোদিন মেসেজে রিপ্লাই দিব না হ্যাঁ, মানে হ্যাঁ আমি ওর একটা একটা বুসুম বাসুম দিই দাঁড়াও আমি বলি যে হ্যাঁ I can I can open মানে আমি ওপেন করছি ওকে হ্যাঁ ওকে এটা লিখে দিই চালু করুক এখানে মেসেজ লাগাই দিই হ্যালো এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ একটা জিনিস আছে এখানে ও ফোন নাম্বার ইউজ করছে ফোন নাম্বারটা কোন দেশি ফোন নাম্বার একটা ফোন নাম্বার ও তো সব কিছু মনে করো তৈরি হয়ে আইছে বুঝো না এই ব্যাপারটা তৈরি হয়ে তো আইছে ও এরকম এই এক মিনিট এটা কোন দেশের কোড ম্যাপে চলে যাই নাম্বারটা দেখি কোন দেশের নাম্বার হতে পারে এটা দিয়ে ইউনাইটেড স্টেটসের কোড আসতেছে আগে দিয়ে কেনই আমরা নাম্বারটা সার্চ করি ওকে এটা না আসলেও সমস্যা নাই কারণ আরও অনেক মেথড আছে এটা আমরা ব্যাক করি এখানে ও কি কি জায়গায় এটা ইউজ করছে সেটা আমরা দেখতে পারবো ওকে এই নাম্বারটা এখানে ইউজ করছে ক্যাম্পেইন দেখি বিজনেস নর্থ ওকে এক মিনিট আর আরো কিছু জিনিস আছে না না রিলেটেড এটা হচ্ছে দেখো এটা হচ্ছে এই কোম্পানির জিমেল মানে ফোন নাম্বার হ্যাঁ এটা মেবি হ্যাঁ, ফোন দাঁড়াও এক সেকেন্ড কন্ট্রোল এফ কন্ট্রোল এফটা দেখি এই ফোন নাম্বারটা কোনো জায়গায় ইউজ করছে কিনা control F control F okay phone নাম্বারটি ইউজ করছে ফোল্ড ওকে এখানে একটা ফেসবুকের ইয়া দিছে ও এটা মনে হয় কোনো জায়গায় কমেন্ট করছে ঠিক আছে এই নাম্বারটা কমেন্ট করছে এদিক থেকে তো ও তো ভালোই কাজ করছে দাঁড়াও আরও কিছু দিই নই আর কিছু নাই এটা তো আমার কোনোভাবে আমার কাছে ইয়া মনে হইতেছে না এটা রিয়েল নাম্বার মনে হইতেছে না এক সেকেন্ড আমি ছবিগুলো দেখি তার ওয়েবসাইটের ভিতরে এই নাম্বারটা ইউজ করে নাই মেবি দেখে নি তো নাম্বার নিচের দিকে যাই আমরা ওয়েবসাইটে কি এই নাম্বার ওয়েবসাইটে তো এই নাম্বার না দুইটা নাম্বার ভিন্ন হয় কেমনে কন্ট্রোল এফ শূন্য সাত নাম্বার কিন্তু মিল নাই হ্যাঁ, এটা যদি আমি এবার ফেসবুকে যাই একটু আরেকটু রিসার্চ করার জন্য তার ফেসবুকের অ্যাকাউন্টটার সাথে কানেক্ট করা আছে কিনা আদৌ দেখি অফিসিয়াল রিয়েল হ্যাঁ এটা তো অবশ্যই আছে কিন্তু নাম্বার দুইটা ভিন্ন হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু নাম্বার ওয়েবসাইটে একটা এখানে একটা ওকে একটা কাজ করি এই নাম্বারটা কপি করি এটা কোন দেশি নাম্বার এটা দেখলে বুঝতে পারবো যদি দেখি যে এটা কোনো কোরিয়া হতে পারে মানে ইউনাইটেড স্টেটের নাম্বার তো এটা কখনোই সম্ভব না ফোর দিয়ে কোনো দিন নাম্বার হয় না এটা তো আমার এলাকার লোক কানাডার এটা তো কানাডিয়ান নাম্বার একটা হচ্ছে ইউএসএর একটা আর ওইটা কোথায় এটা হচ্ছে এটা হচ্ছে এটা হ্যাঁ দুইটা একটু সার্চ করি ওরা এইখান থেকে নাম্বার নিছে দেখছো ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ তাই তো দেখতেছি দাঁড়াও এটা কপি করি এই নাম্বারটাও এখানে দিয়ে দিই এখানে নাই তার মানে হচ্ছে কি ওরা এই নাম্বারে ওরা কোনো একটা গাবলা আছে কোনো একটা গাবলা আছে দুইটা নাম্বার আলাদা এবার ইয়া করি আর একটু রিসার্চ করি এরিয়া কোথায় এরিয়া দেখাইতেছে না এই নাম্বার এটা তো বিজনেস এটা তো ব্লক সাইট এটা কোন দেশের লোকেশন হ্যাঁ লোকেশনটা কোথায় এটা ম্যাপে তো কাজ করতেছে না ইউকিপিডিয়াতে যাই একটু এটা কি আসলে এটা কোন দেশে আমাদের একটু দেখতে হবে এটা নর্থ আমেরিকা ওকে এটা নর্থ আমেরিকা আমেরিকা দেখি ভালো করে কি বলতেছে already covered attack cyber attack Moscow না আমার কাছে টাস্টেড মনে হইল না আর ও আমাকে কোনো এখন মেসেজে রিপ্লাই দিতেছে না ঠিক আছে ও আমার মেসেজের কোনো রিপ্লাই দিবে না আর অনেক কাস্টম অফার তৈরি করতে বলছি ও আমাকে আর মেসেজ দিবে না ও অনলাইনে আছে ঠিক আছে ও আমাকে আর মেসেজ দেখবে না এটা শিওর ঠিক আছে দান্দা দেখলে ভালোই লাগে একটা কাজ করতে পারি ওয়েবসাইটের বয়স যদি কারো ওয়েবসাইট আমার জানা থাকে আমি যদি দিয়ে দিই সমস্যা নাই তো ওয়েবসাইট হ্যাঁ। যে কোনো মাসের তো দেওয়া যায় ফেসবুক ওয়েবসাইট এটা তো কোনো বিষয় না কিন্তু ও যে আমাকে ড্রক ফাইলটা দিল সেটা কিন্তু একজাক্টলি ফাইল না ঠিক আছে ও যে ফাইলটা দিল সেটা কিন্তু আসলে একজ্যাক্ট ফাইল না ও যে ডক ফাইলটা আমার দিল সেটা কেমনে পসিবল এটা কি অ্যাডভার্টাইজিং এর জন্য ব্যানার এটা কিন্তু ব্যানার না এটা যদি মার্ক করে বলি এটা কিন্তু ব্যানার না একটা প্রফেশনালের ব্যানার কোনদিন এরকম থাকে না এটা কোনোদিন এই ব্যানার দিয়ে কেউ ডিজাইন করবে না ঠিক আছে আর এগুলো তিনি ই করবে না এটা বলতেছে অফিসিয়াল ইডি ওকে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটা জিনিস আমি পাইছি এখানে কি লিখছে EAD EAD dot com dot com না এটা কি ফুল এটাই আছে E AD dot com EAD dot com okay ও প্ল্যানটা খুবই ভালোই সাজাইছে খারাপ না ঠিক আছে এখানে দেখছো ও ফাইলটা এখানে রাইখে দিছে জিপ ফাইলটা পিছনে একটা পিছনে একটা ই আছে লোগো আছে বা পাশে একটা কিন্তু ভালো একটা ইয়ে আছে ফরম্যাট আছে আর একটা ফরম্যাটও আমার দিছে ওইটা যদি আমি দেখি কাহিনীটা দেখবার জন্য দেখি এখানে কি কি বাড়াইছে ফাইবার আর ফাইল দিতে দেবে না এটা কোনো কথা হইলো নাকি ওকে যাই হোক এটা আসলে একশো পার্সেন্ট আমি এখন শিওর যে তিনি আসলে ফ্যাক বায়ার ঠিক আছে ফেসবুকের ভিতরে কোনো কিছু শেয়ার করা যাবে না তাহলে সমস্যা আর সব থেকে এই প্রবলেমটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন যারা করে বা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করে তাদের অ্যাড অ্যাকাউন্টগুলো তারা খেয়ে দেওয়ার চিন্তা মনে আছে সব এই হলো কাহিনী আমরা ডোমেনটা একটু দেখি ভালো করে হ্যাঁ হ্যাঁ তারা কাজ করে তারা তাদের লিঙ্কডিং আছে ওকে তাদের ওয়েবসাইটের সাথে কিন্তু ইয়া পড়লো না ফেসবুক ওকে এটা হচ্ছে তাদের ফেসবুক বোর্ড আছে হুম হুম এটা হচ্ছে তাদের ফেসবুক এটা হচ্ছে টুইটার টুইটারটা দেখি খুবই সুন্দর লাগলো আমার হ্যাঁ ভাল লাগছে বিষয়টা খুবই ভালো এক্সিলেন্ট এটা কিন্তু একজন রিয়েল পার্সন শোনো এটা কিন্তু একজন রিয়েল পার্সন এই যে এগুলো যে করছে এটা লাস্ট পোস্ট কতদিন আগে করছে অক্টোবরের ছাব্বিশ তারিখ ওকে আজকে অ্যাকাউন্টটা করছে কয় তারিখে এগারো কি একশো কে ফলোয়ার হয়েছে বুঝলাম না ব্যবসা তিন ওকে রিয়েল দেখি মেসেজ দিছে কি বলে ম্যাকে custom offer custom offer or এক হাজার ডলার আরে আপনি বাইরে দিই ওর সাথে আর কথা বলবো না তো দেখি কি বলে এখন একটা রিক্স হয়ে গেছে বুঝছো ফাইবারে কাজ করাও এখন একটা রিক্স যে কখন কোন বায়রা হিসেবে আনি খাইয়ে দেয় হ্যাঁ কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না হুম হুম লিঙ্কে ক্লিক করা যাবে না লিঙ্কে জিপ ফাইলে তো আরো না ওরে হ্যাঁ এই তো এই তো পাইছি হুম ঠিক আছে hmm I think about look my project carefully মানে ও বলতেছে ও ভালো করে এটা দেখতে বলতেছে তারপরে আর চিন্তাই হচ্ছে ওইটা এটাও হ্যাকার ভাইরাস ছিল ওইটাই হ্যাকার ভাইরাস ছিল আর ও লিখলো হুম দেখো এখানে কি বলল হুম ঠিক ইউ হ্যাভ তো আমি মনে করি আপনি প্রকল্পের সাবধানে দেখেন দেখেননি সাবধানে দেখেননি দেখেননি হ্যাঁ মানে আপনি তালিকায় ভিজিট করেননি এখনো ওরে! ওরে! ওরে! আরে ওরে! ভাল লাগছে, ভাল লাগছে। ও বলতেছে, "তুমি আগে প্রজেক্টটা দেখো কেয়ারফুলি মানে ভালোভাবে দেখো অ্যান্ড ওইখানে কিছু পাওয়ার পয়েন্টে কোশ্চেন দিয়ে দিছি। অ্যান্সার দিবা, হ্যাঁ? I will accept the offer." তারপরে আমি কি অ্যাকসেপ্ট করবো হ্যাঁ। ঠিক আছে? ও আমারে করব ও আমারে করব ও আবার করব হচ্ছে অ্যাড ক্যাম্পেনির কাজ। এখানে আমার প্রশ্ন করার কি আছে? "Can pay high price if you real really rate my project হা দেই ওর কাজ আমার করতে হবে না ভাল লাগছে লিখে দিই গুড ডে গুড ডে ওর কাজ আমি করব না ওর দাম আছে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি ও এখন শিওর হয়ে গেছি ঠিক আছে ও খালে প্রজেক্টে আমার এখানে ইয়া করতে চাইতেছে হ্যাঁ? ওর ফাইল এখানে আমার এই অ্যাড করতে চাইতেছে প্রজেক্ট দেখানোর জন্য তো আমাকে কাজ দিবে না ওকে তো যাই হোক আমরা বুঝলাম যে ও দেখো এই বায়ারটা আমি গুড ডে লিখে দিছি ঠিক আছে ওকে বাই লেখছে আমি শুধু মেসেজ করেই যাবে আমি শিওর ও আরো কয়েকটা মেসেজ লিখবে আমাকে আবেগ দিবে এখন দেখি আবেগ দেওয়ার জন্য কি কি করে না আরো মেসেজ লেখার কথা একটু পরে আধা ঘন্টা পরে হইলে আমার মেসেজ করবে ও ওর টার্গেট হচ্ছে এখানে ওই রকম কত পাপি আরে যে মেসেজ লেখছে আমার এক হাজার ডলারতে কী করবো ফাইবারে এক হাজার ডলার আমার বেশি সন্দেহ তো দরকার নাই ও প্রথমত ওর দুইটা সন্দেহই যথেষ্ট ওর ফাইলগুলো স্ক্রিন করতে পারতেছে না এটা একটা পয়েন্ট আর ও আমাকে দশ দিনের জন্য দশ দশ মানে এক হাজার ডলার দেবে মানে এক লাখ টাকার প্রজেক্ট দিবে কোনো কিছু জানে না শুনে না এত সহজ ফাইবার থেকে এক লাখ টাকা ইনকাম করা দশ দিনে মানে উনি বুঝছে যে হ্যাঁ আর কোনো রিয়েল বায়ার আজকে তিন চার বছর ধরে কাজ করতেছি কোনো বায়ার ডাইরেক্ট কভার করেন আমার এক হাজার ডলার বাজেট দশ দিনে তুমি অ্যাড কমবি করো আমরা বাজেট বইলা বইলা শেষ করতে পারি না মেসেজের রিপ্লাই দিতে চায় না বাজেট কত কত শুরু কত বিশ ডলার এনাফ হাই বাজেট বিশ ডলার পঞ্চাশ ডলার হাই বাজেট ও আমার দশ দিনে কত প্রতিদিন একশো ডলার করে ঘুরাবে ও একশো ডলার করে ইনকাম করতে পারবো আর যে প্রোডাক্ট একটা কাহিনী তারপরে ডাইরেক্টলি ও আমার ইয়া দিছে প্রজেক্ট সম্পর্কে আমাকে বলতেছে তুমি আগে এটা ওপেন করো হ্যাঁ তারপরে বলতেছে যে তুমি জিপ আনজিপ করছো কিনা হ্যাঁ আর এই ফাইলগুলো তো ফাইবার বলতেছে এখানে আমরা মনে করি যে আপনি ফাইলগুলো ওপেন করে নেয় ও বলতেছে ফাইল কি ওপেন করছো হুম এরকম অনেকগুলো মেসেজ লেখছে আবার এগুলো ফাইল দিতেছে দেন আরেকটা আরেকটা দান্দা আছে ওর যতগুলো মেসেজ সবগুলোই আমার কাছে ফর্ড মনে হয় এটা কি অ্যাডভার্টাইজিংয়ের জন্য ব্যানার ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং এটা কি অ্যাডভার্টাইজিংয়ের ব্যানার পাওয়ার পয়েন্টে কি অ্যাডভার্টাইজিং ব্যানার থাকে এটাই তো বড় কাবলা এটা এটাই তো বড় কাবলা এরকম ব্যানার কোনো দিন আজ পর্যন্ত কেউ অ্যাডভার্টাইজিং চালাইছে আর এখানে কি ও আমারে বুঝাইতেছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের জন্য ব্যানার ঠিক আছে আর ও বিক্রি করতে হলে ক্যাপ আর ও এখানে কি বলতে টি শার্ট বিক্রি করবো কিন্তু কিন্তু এটি শার্ট কিন্তু এটি শার্টের কিন্তু কোনো ছবি আর কোনো জায়গায় নাই এটির ভিতরে কিন্তু নাই ঠিক আছে আর ওর দুইটা ফোন নাম্বার দুইটা জায়গায় ফোন নাম্বার দুই রকম ফেসবুকে একটা সরি আর ওয়েবসাইট একটা তো আমি কিভাবে টাচ করব আর প্রথমত তার কোনো রিভিউ নাই আমরা যদি দেখি তার কোনো রিভিউ নাই তাহলে আমরা কি কাজ করবো এভাবে এখানে কাজ করা তো পসিবল না রিভিউ থাকলে না একটা ব্যাপার সেবার ছিল যে ফাইলগুলো ওপেন করা রিস্ক নেওয়া যায় সেই ক্ষেত্রে সিস্টেম করে ফাইলগুলো ওপেন করতাম কিন্তু এখানে তো এরকম কোনো প্রসেস নাই তো এই হচ্ছে কাহিনী তো আবার ওইখানে কোনো বায়ার আইস পর্যন্ত আমি দেখি নাই হুম লেখে হ্যাঁ হুম এটা বাঙালি বাঙালি না হ্যাঁ হুম এটা তো আমরা করি এটা বাঙালি এটা সব থেকে বেশি ইউজ করে হুম ওকে ও থাইক ও বাঙালি অবস্থায় থাক ঠিক আছে আমার কাজ করার দরকার নাই তো থাইক আমরা একটা জিনিস বুঝলাম কি কোনো বায়ার আইসা যদি ডাইরেক্ট অফার করে হাজার ডলার উপরে যে কোনো মানুষের মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে গরম হয়ে যাবে যে আল্লাহ এক হাজার ডলারের প্রজেক্ট আমার দিবে কিন্তু এটা ভাবতে হবে ফাইবারের ভিতরে এক হাজার ডলার প্রজেক্ট পাওয়া অনেক টাফ অনেকজনে বলে মাসে আমরা ফাইবার থেকে কত ষোলো লাখ সতেরো লাখ টাকা করে ইনকাম করি এটা কখনোই পসিবল না ষোলো লাখ সতেরো লাখ টাকা করে ইনকাম করা এটা হয়তো টপ রিলেটেড সেলার হতে হবে তারপরে